আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে রিভিউটি নিয়ে আসলাম রিভিউটি হচ্ছে আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে কোরিয়ান মাদারবোর্ড এসেছে আপনারা যাদের যাদের কোরিয়ান মাদারবোর্ড প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আসলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনাদেরকে আজকে আমরা যে মাদাবোর্ডগুলো দেখাবো মাদাবোর্ডগুলো হচ্ছে ফোরটি ওয়ানের মাদাবোর্ড এগুলো আমাদের কাছে গিগাবাইট ইন্টেল এবং ফসকন পাশাপাশি আসোসের সকল ধরনের ফোরটি ওয়ানের মাদারবোর্ড আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা যারা যারা মাদারবোর্ড খুঁজতেছেন এবং যারা দোকানের জন্য মাদারবোর্ড নেবেন পাইকারি রেটে তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা হোলসেল সার্ভিসও দিয়ে থাকি এবং যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আমরা প্রত্যেকটি মাদারবোর্ডের সাথে আপনারা এক বছরের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটালি দুই বছর দিয়ে থাকি এবং মাদারবোর্ডের মধ্যে কোনো ইন্টারনাল এবং অন্য ধরনের কোনো সমস্যা পাবেন না আর একেবারে ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ডগুলো আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে আমার ফোর্টি ওয়ানের মাদারবোর্ডগুলো দেখানো হচ্ছে আর আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে মাদারবোর্ড রয়েছে আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমি আপনাদেরকে যে মাদারবোর্ডটি দেখাবো সেই মাদারবোর্ড হচ্ছে গিগাবাইটের একটি মাদারবোর্ড যেটা হচ্ছে সিক্সটি ওয়ান সিরিজের এটা হচ্ছে আমাদের ইনটেক মাদারবোর্ড এটার মধ্যে আপনি একটি শাটাকে দুটি শাটাকে পোর্ট শাটাকে বল এবং দুই একটা স্টিল পেয়ে যাবেন যা ব্যাক সাইডে লাগানোর জন্য আর এই সেই কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ ইনটেক মাদারবোর্ড এই মাদারবোর্ডের সাথে আপনারা তিন বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউবের রেফারেন্সে আসলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদার মধ্যে আপনারা দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন এখানে ডিডিআর থ্রি আপনার ষোলোশো বাসের যে কোনো ধরনের র্যাম লাগাইতে পারবেন ফোর জিবি এইট জিবি আপনার মনমধ্য করে সেট আপ করতে পারবেন পাশাপাশি পিছন দিকে তিনটা অডিও পোর্ট এবং চারটা আপনার ইউএসবি টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন এবং two point three point zero পেয়ে যাবেন দুটি এখন যে মাদাবোর্ডটি দেখাচ্ছি মাদাবোর্ডটি হচ্ছে আসুসের একশো দশ মডেলটি এটা হচ্ছে আপনার সিক্স জেনারেশনের একটি মাদারবোর্ড যেটা আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে তার নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এটা হচ্ছে আসুসের একশো দশের মডেল যেটার মধ্যে আপনার পাঁচ চারটা সাটা ফুট পেয়ে যাবেন এবং দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন এখানে ডিডিআর ফোরের আপনারা যে কোনো ধরনের র্যাম ইউজ করতে পারবেন আর প্রদর্শন হিসেবে আই থ্রিতে সিক্স জেনারেশন থেকে শুরু করে আপনার i nine six gen i nine six generation পর্যন্ত ইউজ করতে পারবেন এবং পিছনের দিকে আপনার পেয়ে যাবেন চারটা টু পয়েন্ট জিরো এবং দুইটা থ্রি পয়েন্ট জিরো পোর্ট এবং বিজে পোর্ট এবং পিএস টু পোর্ট আপনারা ল্যান্ড পোর্টও পেয়ে যাবেন পাশাপাশি আপনারা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন একটি বন্ধুরা এই মাদারবোর্ডটি আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছয় হাজার দুশো টাকা হলে নিতে পারবেন এই মাদারবোর্ডটি আপনারা যে এখান থেকে দেখেন না কোনো ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে এখন আমি আপনাদেরকে যে মাদারবোর্ডটি দেখাবো মাদারবোর্ডটি হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড এটা হচ্ছে একশো পঞ্চাশের মাদারবোর্ড গিগাবাইটের একশো পঞ্চাশ এটা হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড যারা স্বল্প মূল্যে মাদারবোর্ড খুঁজতেছেন যে সেকেন্ড হ্যান্ডের মধ্যে মাদারবোর্ড তারা অবশ্যই মাদারবোর্ডটা নিতে পারবেন এটার মধ্যে ছয়টা সাটা পোর্ট এবং দুইটা র্যাম ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড বাইরের দেশ থেকে ইউজ হয় এবং বাংলাদেশে ইনপোর্ট করি আমরা এবং এটা আপনার একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটার সাথে আপনার এক বছরের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটালি দুই বছর পেয়ে যাবেন এখন যে মাদারবোর্ডটি আমি আপনাদেরকে দেখাবো মাদারবোর্ডটি হচ্ছে গিগাবাইটের এইট টু ওয়ান মানে ফোর জেনারেশনের একটি মাদারবোর্ড এইটাও আপনার রিকন্ডিশন মাদারবোর্ড একেবারে ফ্রেশ বাইরে থেকে ইনপুট করা এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি গ্রাফিক্স কার্ড স্লট এবং দুইটা র্যাম স্লট পাশাপাশি আপনার সাটা বোর্ড পেয়ে যাবেন চারটি সাটা বোর্ড এবং আপনার এখানে প্রসেসর হিসেবে আই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন আই ফাইভ ফোর জেন এবং আই সেভেন ফোর জেন এবং আই নাইন ফোর জেন পর্যন্ত ইউজ করতে পারবেন এখানে আপনার পিছন দিকে দুইটা টু পয়েন্ট জিরো এবং দুইটা থ্রি পয়েন্ট জিরো পেয়ে যাবেন এবং বিজে পোর্ট পেয়ে যাবেন একটি এবং ফিএস টু পোর্ট পেয়ে যাবেন আপনারা যারা এই মাদারবোর্ডে নিয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র আটত্রিশশো টাকা এখন যে মাদারবোর্ডটি দেখাবো মাদারবোর্ডটি হচ্ছে গিগাবাইটের একটি মাদারবোর্ড যেটার সাথে আপনারা একটি স্টিল পেয়ে যাবেন যেটা ব্যাকসাইডে ইউজ করার জন্য এটা হচ্ছে সিক্স টু ওয়ানের একটি motherboard Gigabyte six two one এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন চারটি শাটার বোর্ড যারা খুঁজতেছেন যে চারটি শাটার বোর্ড এবং স্টোরেজ ডিভাইস বেশি ইউজ করবেন তারা অবশ্যই এটা নিতে পারবেন এবং দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন এখানে দুইটা র্যাম ইউজ করতে পারবেন এবং পাশাপাশি এখানে আপনার একটি মিসিং পাবেন three USB three point zero পাবেন না ইউসবি টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন চারটি আর প্রত্যেকটি মাদারবোর্ডের সাথে আমরা দুই বছরের গ্যারান্টিতে দেখি মানে এক বছরের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে টোটালি দুই বছর পেয়ে যাবেন আপনারা যারা যা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করুন এবং অর্ডার কনফার্ম করুন এখন যে মাদারবোর্ডটি দেখাবো সেটা হচ্ছে গিগাবাইটের ফোরটি ওয়ান মাদারবোর্ড যেটা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করেছি এই সেই ফোরটি ওয়ান মাদারবোর্ডগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই অর্ডার করতে পারেন এবং এটা এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা করে আর আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আর যারা খুঁজতেছেন যে পাইকারি রেটে নেবেন দোকানের জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি এবং খুচরা দুটি দুটো রকমই সেল দিয়ে থাকি আপনার যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে গিগাবাইট ইন্টেল আসুস এবং ফসকন সকল ধরনের মাদাবোর্ড পেয়ে যাবেন আপনারা fifty five F forty one thirty one সকল সিরিজের মাদাবোর্ড আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে যাদের র্যাম হার্ড ডিস্ক এসএসডি প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে র্যাম এবং হার্ড ডিস্ক এসএসডি সকল ধরনের এসএসডি রয়েছে ওয়ান টিবি টু টিবি এবং পাঁচশো জিবি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক রয়েছে এবং এসএসডি হিসাবে একশো বিশ জিবি দুশো চল্লিশ জিবি পর্যন্ত এসএসডি রয়েছে পাশাপাশি ডিডিআর থ্রি এবং ডিডিআর ফোর র্যাম যাদের প্রসেসর দরকার তারা অবশ্যই প্রসেসরও নিতে পারবেন আমাদের কাছে আর কম্পিউটারের অল অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে হোলসেল রেটে যারা খুঁজতেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে